ব্যাচেলরদের বাসস্থানের সমস্যা কে না জানে মেস নামের যে জায়গায় ব্যাচেলররা থাকেন তাকে আর যাই হোক বাসস্থান বলা কঠিন তবে এখন এই সমস্যা থেকে মুক্তি দিতে দেশে রয়েছে সুপার হোম শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ সাথে তিন বেলা খাওয়া সহ পঁচিশটি সেবা আলাদা করে বিছানা আসবাব কেনার ঝামেলা নেই বাসা ভাড়া পাওয়া নিয়ে আপনার কোনো চিন্তা নেই মানতে হচ্ছে না বাড়িওয়ালার কঠোর নিয়ম নেই কাপড় ধোয়ার ঝামেলা সময় মতো পেয়ে যাচ্ছেন গরম গরম খাবার কিংবা থাকার জায়গাটাও শীতাতপ নিয়ন্ত্রিত শর্ট স্টে অথবা লং স্টে যেটাই হোক থাকার জন্য সুন্দর পরিবেশ এখানে সার্ভিস অনেক বেশি ভালো মেজ বাসায় হয় কি আমাদের বুয়ার সমস্যা থাকে তারপর রান্নার সমস্যা থাকে কাপড় কাচার সমস্যা থাকে অল এভরিথিং কিন্তু সুপার হোস্টেল আমাদের এই হেল্পটা করছে সবচেয়ে বেশি ভালো আমাদের নিজেদের কাপড় ওয়াশ করতে হয় না ভেরি কমফোর্টেবল রাইট নাও আমাদের অনেক সেফটি অনেক বেশি এই জায়গাতে হোস্টেল সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে যে অ্যামিনিটিস আর ফ্যাসিলিটিসগুলো ওনারা আমাদেরকে দিচ্ছেন মানে এটা আমাদের জন্য অনেক বেশি কনভেনিয়েন্ট আর কি